আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কাজল কালো চোখে তাকে দর্শকের হৃদয়ে করে নিয়েছেন আবার মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন দীর্ঘ ক্যারিয়ারে নানান ঝড় মোকাবেলা করে তিনি এখনো নিজেকে ধরে রেখেছেন অভিনয় কাজের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এখন প্রভা প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ভক্তদের মাতিয়ে রাখেন ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয় অবশ্য ভক্তরা তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না কারণ তিনি সেই অপশন বন্ধ করে রাখেন সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি স্টোরি নজরে পড়ে ভক্তদের তিনি একটি ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন দিয়েছেন যার বাংলা অর্থ প্রভা লিখেছেন আমি আমার জীবনে অনেক দেখেছি লোক একত্র হলে অন্যের গিবত শুরু করে যখনই আপনি এমন দৃশ্য দেখবেন তা এড়িয়ে চলার চেষ্টা করবেন তাদের থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করুন তিনি আরও লেখেন তাহলে আপনি পাপ থেকে নিরাপদ থাকবেন থাকবেন এবং সেই ব্যক্তির ঘৃণা থেকেও নিরাপদ থাকবেন যাকে নিয়ে লোকেরা সমালোচনা করেছিল অন্যথায় আপনি যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে আপনিও পাপি হবেন প্রসঙ্গত প্রভা অভিনীত কাউন্টডাউন শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে সকাল আহমেদের পরিচালনায় নাটকটি আর টিভিতে প্রচার শুরু হয়েছে গত একত্রিশ মে থেকে এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব সজল অর্ষা উর্মিলা মিশু সাব্বির আরফান আহমেদ প্রমুখ এছাড়াও নিয়মিত সিঙ্গেল নাটকে